আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চেহারায় ঘাম বা নাকে তেল দেখা গেলে উত্তরটা দিয়ে দিচ্ছি ফ্যান তো অফ আছে এটা বড় বিষয় না বড় বিষয় হলো যে এই ভিডিওটা দুইবার মানে শ্যুট করা হয়েছে অলরেডি ডিলিট করে দিয়েছি প্রথমবার হচ্ছে স্টোরেজ ছিল না বলে ভিডিও কখন অফ হয়ে গেছে মানে ভিডিও প্লেই হয়নি স্ক্রিন অফ হয়ে থেকে গেছে এখন যেটা করলাম একটু আগেই এক মিনিট আগে সেটা মানে ওই এতখানি মানে কেটে গেছিল ক্যামেরাম্যান না থাকলে কি করব বলুন আচ্ছা একটু নিচে হই ওকে এবার হয়তো আসছে আমার চুল টুল সব আচ্ছা ওইটা বিষয় না বিষয় হলো যে একটা শর্ট ফিল্ম দেখব ভাবলাম নাম হচ্ছে Curse of Concrete Curse of Concrete okay short ফিল্মটা একসঙ্গে দেখবো তারপর এটা নিয়ে কিছু মন্তব্য করবো চলুন শুরু করা যাক এটা কি ছিল ভাই আপনার মিউজিক শুনতে পাচ্ছেন বলো এটা ন্যাচারাল বৃষ্টি নাকি ভিএফএক্স এখানে লিড যে ভাই ছিল ওনার নাম কি প্রথমে যে নামটা উনি নাকি বুঝলাম না আমি কাস্টিংয়ে হচ্ছে চারজনের মানে দেখতে পাচ্ছি নাম তার মানে খেলছিল তো তিনজন তাই না একবার দেখি এক দুই তিন জার্সি হাফ প্যান্ট আর ব্ল্যাক টি শার্টের ভাই হাফ প্যান্ট চার্জ চার নম্বর কে ও ড্রাইভিং করছিল রাইট গাড়িতে ছিল উনি আচ্ছা ওনাকে কাস্টিংয়ে নিয়েছেন সমস্যা নেই ওইটা কোনো ইস্যু না ইস্যু হচ্ছে story screenplay good direction good একদম তিনটে রিসেন্টলি ইস্যু সিনেমাটোগ্রাফি যে এটা কি বলে এটাকে পুল আউট বলে সম্ভবত পুল আউট যেটা করা হলো জানালা দিয়ে ওইটার সময় ভিএফএক্স এর ইউজ হয়েছে বোঝা গেল দেখে যে হ্যাঁ যতটা দূরে করা হচ্ছে এটা ক্যামেরাটা বিল্ডিং কাছে আসছে কাছে চলে আসছে এরকম একটাই বোঝা যাচ্ছে ঠিক আছে আর ভিএফএক্সে বলবো যে ভিজুয়াল কিটা মনে হলো যে ঠিক নাই যে কাছের বিল্ডিং কাছে দূরের বিল্ডিং দূরে এরকম হওয়া উচিত ছিল মনে হলো আমার আর কি বলবো এডিটিং সিনেমাটোগ্রাফি এডিটিংয়ে বলবো যে প্রথমে তো রিয়াক্ট করলাম যে শুরুতে এরকম আপ স্কেল মানে হঠাৎ তারপর মিউট কেমনটা না একটা থাকতো একটা সফট মিউজিক থাকতো ব্যাকগ্রাউন্ডে অভিনয় করেছে যে ভাইয়া ভাইয়ার এক্সপ্রেশন একটি ভালো হয়েছে ভিএফএক্স আর্টিস্টের নাম কি তালহা তালহা দেখতে পাচ্ছেন কারণ অবস্থা খারাপ ফ্যানটা অন করবো তো ভিডিও এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে নেক্সট কোনো একটা শর্ট ফিল্ম নিয়ে আসবো আর সেটা নিয়ে কথা বলবো আর ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট ভিডিওতে অবশ্যই এসে দেখবেন নেক্সট ভিডিও কমেন্ট করবেন নতুন যারা তারা সাবস্ক্রাইব করেন আর লাইক করতে পারেন যারা যাদের ভালো লেগেছে শর্ট ফিল্মটা সেই সুবাদে একটা লাইক দিতে পারেন এখানে আর যেটা অরিজিনাল শর্ট ফিল্ম সেটা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো যদি মনে হয় যে হ্যাঁ শেয়ার করার মতো তো ওইটা শেয়ার করতে পারেন একটা জিনিস বাদ চলে গেছে আমি বললে একটু ভাব নেব না হ্যাঁ আপনারা বুঝেছেন আমি জানি হ্যাঁ ওইটাই ওই যে ড্রোন শট যেটা নিল যে ওর কমেন্ট করেন আপনারা ওইটা আপনারা কমেন্ট করেন দেখি কে কে পারেন